হ্যালো ফ্রেন্ড কলকাতা কোরা ক্লাবে আরও একবার স্বাগত আপনাদের সবাইকে আজকের ভিডিওতে আমরা শিখব কি করে আমরা রাইট ক্লিককে ধরতে পারি যে কোয়ারির মাধ্যমে এর আগের ভিডিওতে আমরা শিখেছি কি করে ক্লিককে ধরতে পারি কি করে ডবল ক্লিককে ধরতে পারি আজকের ভিডিওতে আমরা শিখব কি করে রাইট ক্লিককে ধরতে পারি তাহলে চলুন কোডে দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা এই কাজটাকে করি যে কোয়ারিতে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা সেই আগের মার্কাপেই রয়েছি এই মার্কআপেই আমরা সিঙ্গেল ক্লিককে গেট করেছি ডবল ক্লিককে গেট করেছি এবার আমরা রাইট ক্লিককে গেট করব তাহলে আমরা মার্কা ব্যাকআপে আসছি এখানে আমাদের আগের কোডগুলো লেখা আছে যদি আপনি আগের কোডগুলো কিভাবে লেখা হয়েছে না দেখে থাকেন তাহলে বলবো যে আগের ভিডিওগুলো একটু দেখে আসুন আমি কার্ডে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশানেও আপনি লিঙ্কগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা ওইটা দেখে আসুন তাহলে আপনার এটাও বুঝতে সুবিধা হবে আমরা আগে করেছি যে সিঙ্গেল ক্লিকে আমাদের ডিভের সমস্ত টেক্সটের কালার রেড করে দিচ্ছিলাম এবং ডাবল ক্লিকে আমরা করে দিচ্ছিলাম ব্লু ঠিক আছে এবারে আমরা করব কি যখন রাইট ক্লিক করা হবে বাটন এলিমেন্টের ওপর তখন কি হবে যত ডিভের টেক্সট আছে এদেরকে আমি ধরে নিন করে দিচ্ছি পিঙ্ক ওকে তো এটা আমরা করব তাহলে চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমরা এই আগের কোডটাকেই কপি করে নিচ্ছি আমি আর নতুন করে কোনো কোড লিখলাম না যে কোডটা এক্সিস্ট করছে সেইটাকেই কপি করে নিয়ে আমাদের কাজ চালিয়ে নিচ্ছি ঠিক আছে তো এখানে আমি আগের ভিডিওতেও দেখেছি এবং তার আগের ভিডিওতেও দেখেছি আমরা দুভাবে কাজ করতে শিখছি এক হচ্ছে ডাইরেক্ট ইভেন্টকে লিখে এবং আরেকটা হচ্ছে ইভেন্টের নামটাকে এখানে স্ট্রিং হিসাবে দিয়ে অনের মাধ্যমে ঠিক আছে তো এক্ষেত্রেও আমরা সেইটাই শিখবো যে কিভাবে এটা করতে হয় রাইট ক্লিককে যদি ধরতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে কনটেক্সট মেনু ঠিক আছে আমরা আগে এই জায়গার থেকে এগুলোকে ডিলিট করে দিচ্ছি করে দিয়ে এই জায়গায় আমরা লিখছি N T E X T menu M E N U menu লিখে এবার আপনি কলব্যাক ফাংশানটা ডাকছেন এবং কলব্যাক ফাংশানের মধ্যে আপনি যেটা কালারটা করতে বলবেন সেই কালারটা করে দেবে তো আমি বলে দিচ্ছি পিঙ্ক করতে P I N K pink করে দিলাম ঠিক আছে এবার আমরা করব কি বাটন এলিমেন্ট যেটা আছে সেই বাটন এলিমেন্টের ওপর রাইট ক্লিক করলে তখন এটা হবে এটা করে দিচ্ছি ঠিক আছে এখানে আমরা টু দেখিয়েছিলাম ওই জন্য এটা টু করা আছে আমি ওটাকেও বাটন করে দিলাম সেভ করলাম ব্রাউজারে আসলাম রিফ্রেশ করলাম এবারে এই যে বাটন এলিমেন্টটা আছে এতে যদি আমি রাইট ক্লিক করি তাহলে দেখুন সঙ্গে সঙ্গে এই যে যত টেক্সট আছে এরা পিঙ্ক কালার হয়ে গেল বোঝা গেছে তো এটা আমরা করতে হলে লিখতে হবে ফার্স্টে যে এলিমেন্টের ওপর রাইট ক্লিক করলে আপনি ইভেন্টটা করতে চাইছেন সেই এলিমেন্টটাকে আপনাকে দিতে হবে সেটা আমরা আইডির মাধ্যমে ধরেছি এবং তারপরে আমরা কোন ইভেন্ট সেটাকে মেনশন করে দিয়েছি যে কনটেক্স মেনু মানে right click okay context menu লিখে এইবার আমরা কি করতে হবে সেটাই ফাংশনের মধ্যে লিখে দিয়েছি বোঝা গেছে ওকে সেরকম যেরকম আমরা এখানে অন দিয়ে করেছি এটাও আপনি অন দিয়ে করতে পারবেন এটাকে আপনি এখান থেকে কাট করে দিন কন্ট্রোল এক্স দিয়ে দিয়ে অন লিখুন অন লেখার পরে আপনাকে এখানে বলে দিতে হবে আপনার ইভেন্টের নেমটা অ্যাজ এ স্ট্রিং তাই জন্য আমরা এখানে ডবল কোটের মাঝখানে দিলাম এবং তারপরে আপনাকে একটা কমা দিয়ে সেপারেট করে দিতে হবে বোঝা গেছে তাহলে আপনার এখানে রইল ইভেন্টের নেম এবং তারপর রইল ইভেন্টটা যদি টিগার হয় তাহলে কি হবে সেটা এই কলব্যাক ফাংশনের মাধ্যমে বলে দিলাম তো এবার আমরা যদি এটাকে সেভ করি এখানে এসে রিফ্রেশ করি যদি এটার ওপর আমরা ডবল ক্লিক করি তাহলে দেখব যে এটা ব্লু কালারের হচ্ছে সিঙ্গেল ক্লিক করলে রেড কালারের হচ্ছে এবং যদি রাইট ক্লিক করি তাহলে পিঙ্ক কালারের হয়ে যাচ্ছে বোঝা গেছে ওকে তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন তাতে আপনার বন্ধুর নতুন কিছু শেখা হবে আর আমি আপনার বন্ধুর কাছে আপনার হাত ধরে পৌঁছে যেতে সক্ষম হব যদি আপনি এখনও আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে গিয়ে না থাকেন অথবা আজকে আপনি ফার্স্ট টাইম আমাদের ভিডিও দেখেন তাহলে আপনাকে বলবো যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে ইন ফিউচার আমার তোলা প্রত্যেকটা ভিডিও আপনার কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশন চলে যায় এবং আপনি দেখে নিয়ে আপনার নলেজকে আরও ইনক্রিজ করে নিতে পারেন আমার এই চ্যানেলে আমি এই এস এস এবং জাভাস্ক্রিপ্ট জেকোয়ারির মাধ্যমে কিছু ক্যাজুয়াল গেম তৈরি করা শেখাবো ইন ফিউচার তো সেগুলো আপনাকে শিখতে হলে পরে আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে যেতে হবে তাহলে দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে ততদিন খুব ভালো থাকবেন টাটা